বিসমিল্লা রহমানের রহিম মুক্তিরপুরে ক্রিকেট খেলায় হরিয়ানগর ছাত্র যুব স্পোর্টিং ক্লাব রানার হয় আগামীতে আর সুন্দর খেলা উপহার দেবো এ আশা ব্যক্ত করে